গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে আগামী দিনে যা হবে সেটা ভালোর জন্যই হবে তো বন্ধু আমি দীপঙ্কর পাল আপনাদের কাছে পৌঁছে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাপোর্ট আমাকে এত দূর এগিয়ে যেতে সাহায্য করেছে এবং আগামী দিনে আপনারা আমার সাথে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের প্রত্যেকের জীবনে কাজে লাগছে তাই হয়তো এখন সাপোর্ট আপনারা দিচ্ছেন এবং আপনাদের এই এক একটা সাপোর্ট এক একটা লাইক আমার নতুন এক একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা হিসাবে কাজ করছে তো আমাদের জীবনে এরকম কিছু ঘটনা ঘটে যার মাধ্যমে হয়তো আমরা ভাবি যে লাইফটা হয়তো তার নেক্সট আর আমরা এগোতে পারবো না হয়তো এখানেই লাইফটা খতম হয় না হয়তো ফ্যামিলিগত দিক থেকে রিলেশনসগত দিক থেকে বিজনেস সেল দিক থেকে বা কোনো চাকরি বাকরির দিক থেকে যে কোনো জায়গা থেকে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা মেনে নিতে পারি না খুব খারাপ লাগে খুব কষ্ট হয় আর এটা শুধু আপনার সাথে নয় এই রকমের প্রচুর ঘটনার সাক্ষী কিন্তু আমি নিজেও এইরকম কিছু পরিস্থিতি মানুষের জীবনে আসে বা আমার জীবনে এসেছে যখন হয়তো মনে হয়েছে তারপর আমি এগোতেই পারবো না লাইফ শেষ মানে দুনিয়াতে হয়তো এর থেকে খারাপ কিছু হতেই পারে না তো আমি সেইগুলো বলে আজকে আমি টাইম নষ্ট করব না আমরা আছি সাথে আশা করি আপনারাও সাথে থাকবেন আগামী দিন ধীরে ধীরে ধীরে ধীরে আমার জীবন কাহিনী আমি শোনাবো আপনাদেরকে কি করে আজকে জিরো থেকে একটা মানুষ শুরু করে আজকে এই লেভেলে এসেছে এবং আজকে তার ফ্যামিলিটাকে একটা ভালো একটা জায়গাতে নিয়ে গেছে এবং আমার নিজের পার্সোনাল লাইফটাকে আমি এত বড় একটা সাকসেসের জায়গাতে নিয়ে এসেছি আমি আমার সাকসেস রহস্য অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আমি এসেছি কিন্তু আজকে সেই ঘটনা নয় আজকে আমি কথা বলবো আপনাদেরকে নিয়ে অনেক সময় এরকম আপনাদের কাছে ঘটে থাকে হয়তো আপনি মনে করেন ডিপ্রেশনের মধ্যে চলে যান কষ্ট হয় কান্নাকাটি করেন হাল ছেড়ে দেন সে যে কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু বন্ধু আমি একটা কথা বলবো উপরওয়ালা যখন আপনাকে পাঠিয়েছে না বললাম এটি গড ভগবান হতে পারে আল্লাহ হতে পারে সে যেই হতে পারে আপনাকে যখন পাঠিয়েছে এবং তার সাথে সাথে যখন সমস্যা দেয় না তার সাথে সাথে কিন্তু সমাধানও দিয়ে দেয় শুধু দেখার চিন্তা ভাবনাটাকে যদি একটু আমরা চেঞ্জ করতে পারি না তাহলে না অনেক কিছু হতে পারে এবার আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা যদি মনে করুন আমার আজকে ট্রেনে যাচ্ছিলাম আমার পকেট মার হয়ে গেল মানে আমার পার্স মানি পার্স যারা থাকে ওটা কেউ চুরি করে নিয়ে গেল তালিকাটা ভালো হলো দেখুন আমি ওই দৈনন্দিন জীবনে ছোটোখাটো জিনিসের কথা আমি বলছি না আমি আমার আমি আপনার লাইফের কথা বলছি আর যদি আমি ওটাও ধরি আচ্ছা বলুন তো আপনার একটা মানি পার্স চুরি হয়ে গেল সেখানে আপনার আইডেন্টি প্রুফ ছিল সেখানে আপনার টাকা ছিল সেখানে আপনার সমস্ত কিছু কিছু ভালো ভালো দামি দামি ডকুমেন্টস ছিল আপনি কি করবেন আপনার কিছু দুটো রাস্তা হয় আপনি কান্নাকাটি করুন আর নাহলে খুব আগে বাড়ুন নাইনটি পার্সেন্ট লোক কী করে বা আমরা কি করি সাধারণ মানুষ যারা আমরা কি করি ওটা কিনে দুদিন তিন দিন পুরো টাইম নষ্ট করে দিই ডিপ্রেশনে চলে যাই কি করব কি করব না আমরা খুঁজেই পাই না তাই না কিন্তু ওই জায়গা থেকে যারা পজিটিভ মেন্টালিটির মানুষ যারা একটা ভাবে যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে সে কি করবে সে এক মিনিট দু মিনিট তিন মিনিট হয়তো তারও খারাপ লাগবেই কিন্তু সেই জায়গাটাকে কিভাবে রিকভারি করা যেতে পারে তার কিন্তু স্টেপ স্টেপ আগে পারবে সে তো বসে কান্নাকাটি করবে না আর আজকে আপনি যদি তিন দিন কান্নাকাটি করেনও তাহলে আমাকে একটা কথা বলুন তো আপনার যে মানি পার্সটা বা আপনার যে ডকুমেন্টসগুলো টাকাগুলো ওগুলা কি ফিরে আসবে মানে যে চুরি করেছে সে কি আপনাকে ওটা ঘুরিয়ে দিয়ে যাবে নিশ্চয়ই যাবে না তাই না তাহলে আপনি ফালতু সেখানে টাইমটা নষ্ট করে লাভ কী হবে তার থেকে বেটার নয় ওই যে টাইমটা যদি ওখানে নষ্ট না করে ওটাকে রিকভারি করার জন্য যদি আমি টাইমটা দিই তাহলে অনেক কাজই হবে আপনাকে যখন প্রবলেম আসছে বা আপনাকে যখন কষ্ট আসছে বা খারাপ কিছু আপনার সাথে হচ্ছে মনে হচ্ছে আপনার জীবনটা হচ্ছে হতে পারে আপনার জীবনে মনে হতে পারে যে এটা হচ্ছে সব থেকে আমার জীবনের খারাপ সিচুয়েশন বা খারাপ দিক বা খারাপ টাইম একটা কথা মাথায় রাখবেন সবসময় একটা কথা মাথায় রাখবেন এই যে রাত্রেবেলা না সব থেকে কুচকুচি অন্ধকার পর্ণ হয় জানেন অনেকে জানেন অনেকে জানেন আমি বলে দিচ্ছি ভোরের ঠিক আগের মুহূর্তে ভোরের ঠিক আগের মুহূর্তে কালো কুচকুচে হয় আর সেই জায়গাটা হচ্ছে গিয়ে তার ইঙ্গিত দেয় যে ভোর কিন্তু হতে চলেছে আপনি যখন একটা বাইক বা সাইকেল নিয়ে বেড়ান তখন আপনার জীবনে একটা বাম্পার আসতে পারে একটা গর্ত আসতে পারে একটা মোড় আসতে পারে আপনি মোড়টা পর্যন্ত দেখতে পাচ্ছেন তার মানে ওটা নয় আপনার গন্তব্যস্থল ওটা বা আপনার লাইফটা ওখানে শেষ হয়ে যাবে আপনি যখন ওই বাঁকটা পেরোবেন বা ওই ক্রসিংটা যখন পেরোবেন তখন কিন্তু আল্লাহ একটা রাস্তা আপনি দেখতে পাবেন যেটা বহু দূর গেছে জীবনও এটাই প্রবলেম আসবে প্রবলেম আপনাকে সম্মুখীন করতে হবে বাধা আসবে খারাপ কিছু হবে একটা সবার সাথে হয়েছে আপনার সাথেও হবে আমার সাথেও হবে আজকে হয়তো আপনি রিয়েলাইজ করতে পারছেন না যে আপনার সাথে খারাপ কি হচ্ছে বা কেন হচ্ছে এত খারাপ কেন শুধু আপনার সাথেই হচ্ছে হয়তো আপনি খারাপ কোনো ডিসিশনের দিকে চলে যেতে পারেন আপনি সুসাইড করতে যেতে পারেন আপনি আদার্স কোনো ভুল কোনো কাজের দিকে পা বাড়াতে পারেন আমি আমি বলবো বন্ধু করবেন না করবেন না একটু সাবার রাখুন একটু ওয়েট করুন যেটা আপনার কষ্টের জায়গা ওটাকে আপনি আপনার হাতিয়ার বানাবেন ওটাকে আপনার ওই দুর্বল জায়গাটাকে আপনি আপনার শক্তিশালী বানান দেখবেন উইদিন কিছু ইয়ার আপনি কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছে যাবেন এবং আপনার ওই দিন মনে হবে ভাগ্যিস আমার সাথে খারাপ ঘটনাটা ঘটেছে এরকম প্রচুর ঘটনার সম্মুখীন আমি হয়েছি আমি আপনাদেরকে ধীরে ধীরে দিলাম আমার ট্রেনিংয়ের মাধ্যমে আমি শেয়ার করব আপনাদের কাছে দিলে আপনি বুঝতে পারবেন কি করে আমি আমার এটাকে লাইফটাকে শুরু করে আজকে এই জায়গাতে পৌঁছেছি তো যাই হোক তো একটা গল্পের মাধ্যমে আজকে আমি শেষ করবো আপনারা প্রত্যেকেই সম্রাট আকবর আর বীরবলের গল্প শুনেছেন নিশ্চয়ই বা যদি না শুনে থাকেন আমি বলে দিচ্ছি একবার ওনারা শিকার করতে গেছিলেন জঙ্গলের মধ্যে আর যখনই ওনারা জঙ্গলের মধ্যে শিকার করতে যান আর তরোয়াল বের করতে গিয়ে সম্রাটের আই মিন সম্রাট আকবরের আঙুলে কেটে যায় তো তারা তখন ওই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে গাছপালা গাছের কোনো পাতার রস এনে দেয় সবাই টেনশনে পড়ে যায় যে সম্রাট আকবরের আঙ্গুল কেটে গেছে কিন্তু ওই সময় বীরবল হাসতে থাকে তো সম্রাট তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি হাসছ কেন ভাই তুমি হাসছ কেন আমার আঙ্গুলি কেটে গেছে তুমি হাসছ তো তখন বীরবল বলেছে যে মহারাজ যা হয় ভালোর জন্য হয় তো তখন মহারাজ প্রচন্ড রেগে গেছে কারণ এমনিতে মহারাজের আঙ্গুলি কেটে গেছে আবার সে বলছে যা হয় ভালোর জন্য হয় তো প্রচন্ড রেগে গিয়ে ও আদেশ দিলেন মহারাজ যে বীরবলকে তোমরা এক কাজ করো ফাঁসি দিয়ে দাও তো তাদের সৈনিক যারা ছিল তারা তাকে নিয়ে গেছে ফাঁসি দিতে তো ওই সময় কি হয়েছে অন্ধকার হয়ে গেছে আর যখনই অন্ধকার হয়ে গেছে তখন সম্রাট আকবর রাস্তা হারিয়ে গেছেন রাস্তা খুঁজে পাননি এদিক সেদিক সেদিক দৌড়ানো শুরু করেছে ঠিক সেই মুহূর্তে ওই জঙ্গলের মধ্যে কিছু উপজাতি বসবাস করত ওই উপজাতির মানুষগুলা কি করেছে সম্রাটকে বেঁধে নিয়ে গেছে এবং এখানে কিছু পুজো হচ্ছিল যেখানে বলি দেবে নরবলি রাইট তো ঠিক প্রস্তুতি নরবলি শুরু হয়ে গেছে তো ওই সময় ওইখানে যে উপজাতিরা ছিল ওদের মধ্যে একজনের চোখ পড়ে যে মানুষটাকে তারা নরবলি দিতে যাচ্ছে ওর কিন্তু আঙ্গুলে কাটা আছে মানে যদি আপনার কিছু কাটা থাকে তাহলে তাকে আর বলি দেওয়া যায় না রাইট এটা তথাকথিত নিয়ম আছে তো তাকে সেই মুহূর্তে ছেড়ে দেওয়া হয় তখন আকবর একটা কথা ভাবে যে বীরবল কিন্তু ঠিকই বলেছিল যা হয় ভালোর জন্য তখন ওনার মনে হয়েছে কিন্তু যখন মনে হয়েছে তখন ওনার মনে হচ্ছে যেটা ভেবে কি হবে বীরবলের তো মনে হয় এত করে ফাঁসি হয়ে গেছে তো একদম একটা মিনিটও সময় নষ্ট না করে উনি ছুটেছেন ছুটছে ছুটছে চিৎকার চিৎকার করতে করতে মোটামুটি ওদের কাছে পৌঁছে গেছেন ঠিক সেই মুহূর্তে যখন ওরা ওয়েট করছিল কখন সম্রাট আসবেন আর একে ফাঁসি দেবেন কিন্তু গিয়ে সাথে সাথে উনি ওনাদেরকে আদেশ দেন সৈনিকদেরকে যে একে খোলো এবং খোলাতে তাকে জড়িয়ে ধরেন এবং জড়িয়ে ধরার পরে তো উনি বলছেন যে ভাই তুমি ঠিক বলেছিলে তখন বীরবল কে উনি বলেন সম্রাট বলেন যে আমার ভুল হয়ে গেছে অনেক বড় তোমাকে এখানে আমি রেখে দিয়ে গেছি তোমাকে এত বড় একটা শাস্তি দিতে চেয়েছিলাম তখন বীরবল বলছে যে মহারাজ একটু মুচকি হেসে বলছে যা হয় ভালোর জন্য হয় তখন মহারাজ বলছে যে এখানে আবার ভালো কি আছে আমি তোমাকে শাস্তি দিতে চলছিলাম বা এত কষ্ট দিলাম তোমাকে আমি তুমি বলছো ভালো হচ্ছে তখন উনি বলছেন যে মহারাজ আপনি যদি আমাকে এখানে না রাখি রেখে যেতেন তাহলে আপনার সাথে আমাকে নিয়ে যেতেন অবশ্যই আর ওরা যদি আপনার তো আঙ্গুল কেটে গেছিল আপনার কিন্তু কিছু করতো না কিন্তু আপনার বদলে আমার তো আঙ্গুল কাটেনি অতএব আমাকে কিন্তু ওখানে নরবলি দিত অতএব যা হয় ভালোর জন্য হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গাটাতে ইঙ্গিত করছি বা কী বোঝাতে চাইছি আপনার জীবনে এরকম ঘটনা আসতে পারে যেখান থেকে মনে হতে পারে যে লাইফটা হয়তো শেষ কিন্তু শেষ না সেখান থেকে শুরু করুন সেখান থেকে শুরু করুন হতে পারে কেন পারে না হতে আমার জীবনে এরকম অনেকবার হয়েছে যেখান থেকে আমাকে পুরো জিরো থেকে শুরু হয়েছে যে সমস্ত স্বপ্ন ছিল সমস্ত স্বপ্ন মেঘে ছুড়মার হয়ে গেছে কিন্তু আমাদের নাম না জীবন আমাদের নাম জীবন যে কোনো মুহূর্ত থেকে জীবনকে শুরু করা যেতে পারে আর যে কোনো মুহূর্ত থেকে যদি আপনি শুরু করেন তাহলে অবশ্যই আপনিও আজ নয় কাল আপনি বলেন ভাগ্যিস দু বছর আগে তিন বছর আগে এক বছর আগে ছ মাস আগে আমার সাথে ওই ঘটনাটা ঘটেছিল তার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি তাহলে আপনার সাথে যদি খুব খারাপ ঘটনাও ঘটে তাহলে কষ্ট পাবেন না সেটাকে আপন করুন এবং সেখান থেকে শিক্ষা নিন যাতে আগামী দিনে ওই ভুলটা না হয় এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আগে বাড়বেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যে সমস্ত মানুষের কাজে রাখতে পারি সেই সমস্ত বন্ধুকে রিলেটিভকে শেয়ার করবেন ধন্যবাদ থ্যাংক ইউ